আপনারা জানেন যে শরীয়তে যে কোনো আমল করতে হলে তার দলিল কোরআনে থাকা লাগবে অথবা সহি হাদিসে থাকা লাগবে হয় কোরআনে থাকা লাগবে অথবা সহি হাদিসে থাকা কোরআনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রবুল আলমী যেহেতু নিজেই সংরক্ষণ করেছেন এখানে কোনো ঝাই ঝামেলা নাই শুধু ব্যাখ্যায় গিয়ে কেউ এখন যদি দুই নম্বরের আশ্রয় নেয় কথা বুঝতে পেরেছে কোরআন সংরক্ষিত কোরআন সংরক্ষিত শব্দগত কোনো পরিবর্তন কেউ করতে পারছে না পারলে পারে কম জায়গায় অর্থগত গিয়ে সমস্যা করে ব্যাখ্যায় গিয়ে সমস্যা করে আমি যখন কোরআন তাফসির কারকতে শুনবেন আপনি ওই আলেমের ইমান আমল আকিদের সম্পর্কে যদি না জানেন তাহলে আপনাকে গোমরা করে ফেলে এই তাফসিল কারক যদি একজন শিয়া মতাবলম্বী হয় চেনেন তো শিয়া শিয়া মতাবলম্বী হয় ওই যে হাসান হোসেনকে নিয়ে যারা বেশি মাতম করে দশে মহাবম হ্যাঁ, কে নিয়ে যারা তাজিয়া সাজায় নানান কিছু করে আকিটাগত নানান সমস্যা তাদের ভিতরে আছে এখন যদি শিয়া আপনাকে তাফসিল করায় তাহলে দেখবেন তারা আয়াত পাঠ করবে হ্যাঁ আমি প্রত্যেক যুগে নাবি এবং রসুল পাঠিয়েছি এই মর্মে এই প্রত্যাদেশ করে যে তোমরা এক আল্লাহ ইবাদত করবে আর তাগুতকে বর্জন করবে অর্থটা তাগুত ঠিকই করলো কিন্তু ব্যাখ্যাটা কি তাগুত হইল আবু বকর আর দেখেছেন নাওজবিল্লাহি মিন কোরআন দিয়ে দলিল দিয়ে দিল যে আবু বকর তোমরা ত্যাগ করো বর্জন করো এরকম তা এই যে শিয়া তাফসির হয়ে যাবো আবার যদি কাদিয়ানি তাফসির শোনেন তাহলে তাদেরও ব্যাখ্যা আছে তারা তাদের নবীর রেসালত প্রমাণ করা লাগবে গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবর সাব্যস্ত করা লাগবে তারা সুরা বাকার যে শুরু দিন সাব্যস্ত করবে এখানে আল্লাহ বলছেন কি অবিল আখেরতি হুম ইউকিনুন আয়াতের অর্থ তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন এখানে বলছেন যে আপনার উপরে যা নাজিল হয়েছে তার প্রতি যারা বিশ্বাস করবে এবং আপনার পূর্ববর্তী গণের উপরে যা নাজিল হয়েছে তা বিশ্বাস করুন আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী উপরে আর অবিল আখেরাতে মানে আপনার পরবর্তীতে যার উপরে নাজিল যা নাজিল করা হবে তাও যারা বিশ্বাস করবে দেখেছেন মনে বুঝতে পারেন মানে নবীর পরেও আমাদের মোহাম্মদের পরেও নবীর লাইসেন্স বের করতেছে এখান থেকে মানে এটা আল্লাহ বলছেন অবিল আখেরাতি আপনার পরে শেষে যে একটা রেসালত পাঠানো হবে তার প্রতিও ওরা বিশ্বাস করলেই না ওরা মোত্তাকি হতে পারবে এই যে এখানে ফাঁক বের করে ফেলছে নবীর পরেও নবী আসবে এই তাসি করে ফেলবে ওই আখেরা মানে শেষ আসলে এখানে আখেরা মানে শেষ দিবস কিয়ামত দিবস কিন্তু মুফাসির যে কাদিয়ানি তখন তো আপনাকে কাদিয়ানির দিকে নিয়ে চলে যাবে টের পাবে এই জন্য পৃথিবীটা অনেক জটিল জায়গা সব কিন্তু আলে সব কিন্তু ওই যা দাড়ি টুপি জুব্বা সব পাবেন কিন্তু এই যে ইমান আমল যদি ঠিক না থাকে আপনাকে ভুল পথে নিয়ে চলে যাবে এই জন্য আমরা বলছি যে আমল করার আগে যে কোনো আলেম যদি আমলের কথা বলেন তা অবশ্যই কোরআনে আছে কিনা সেটার সাথে মিলিয়ে নিতে হবে এবং হাদিসে বলতে সহি হাদিসে আছে কিনা তামিলে লিখতে যেহেতু শত্রু পক্ষ একটু খেয়াল করুন যেহেতু শত্রু পক্ষ ইসলামের শত্রু যারা তারা কোরআনের শব্দগত কোনো পরিবর্তন করতে পারল অর্থগত কিছু হামলা চালিয়েছে যেটাকে ঠেকানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের প্রতুৎপন্নমতি মুফাসির কেরাম আছেন যারা ওদেরকে ধরে ফেলছে